আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি জান্নাতে যাওয়া হাসান আর কেউ কিছু বলবেন এদিকে ভাইরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর কি শেয়ার করেন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আচ্ছা আমি বলি আমার সাথে আপনারা বলতে পারবেন তো ইনশাল্লাহ একটা আচ্ছা, সবাই বলবেন এদিকে ভাইয়েরা দেখতেছি খুব কি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত নাকি ঠিক আছে ক্ষুদা লাগে তো খেতে হবে তবে এদিকের ভাইয়েরা মার্শাল্লাহ দেখলাম আমার সঙ্গে একটু বলেন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সফল কাম সুখী হওয়া পরকালে জান্নাত পেয়ে ধন্য হওয়া সবাই একমত আমার সাথে কি বলেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে করলেই দুনিয়া আপনি সুখী হবেন সুখী হবেন বড়লোক হবেন সেটার কোনো গ্যারান্টি নেই বাট সুখী হবেন বড়লোকের ঘরে সুখ নাও থাকতে পারে কিন্তু গরিবের ঘরে আছে যে আল্লাহকে সন্তুষ্টি করতে পারে তাকে আল্লাহ অভাবী বানিয়ে গরিব বানিয়ে রোগে শোকে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক পারিবারিক বিভিন্ন দুর্দশা বিভিন্ন রোগ শোক বিপদ আপদের মাধ্যমেও তিনি সুখী বানাতে পারেন পারেন না কিন্তু একজন বড় লোক টাকা পয়সা ধন দৌলত সহ্য বীর্য গাড়ি বাড়ি নারী সবকিছু আছে বাট আল্লাহ তাকে দুঃখী বানাতে পারেন সুখ আর দুঃখের মালিক কে সুখী বানাই কে দুঃখী বানাই কে আল্লাহ তাহলে আমরা টার্গেটটা ঠিক করি তারপরে আলোচনা কেউ যদি টার্গেট ঠিক না করতে পারে এখনই চেঞ্জ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া আখেরাতে জান্নাত পেয়ে ধন্য হব সবাই একমত ইনশাআল্লাহ কই সাউনি শোনা যায় কি রোজা ছিলেন সারাদিন হ্যাঁ নাকি খাওয়ার জন্য এখন বন্ধ রাখবো কিছুক্ষণ আমরা সবাই একমত ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ভলেন্টিয়ার আছেন এই মঞ্চে লোকজন বড় এলোমেলো দেখতেছি টিচার মানুষ তো এলোমেলো থাকলে কথা বলতে ভালো লাগে না আমরা টিচাররা যখন ক্লাসে ঢুকি আমার হাতে রিমোট আমি যেই দিকে ঘোরাবো সেদিকেই ঘুরবে যে নাচলে নাচবে বসলে বসবে কাঁদলে কাঁদবে হাসলে হাসবে কারণ এইটুকুই না হয় টিচার না এটা মাহফিলে বা ইস্তেমাতে সম্ভব না তবে কিছু মানুষ তো হয়তো এলোমেলো হতে পারে বেশিরভাগ মানুষ যারা এখনো হাঁটাহাঁটি করছেন প্লিজ প্লিজ আপনারা এই মহতি অনুষ্ঠানে সম্মানে সবাই বসে পড়েন বসে পড়েন কিছু শিকার জন্য চেষ্টা করেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিসের মাধ্যমে বলেন এবাদতের মাধ্যমে কিসের মাধ্যমে এবাদত ছাড়া অন্য কিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না কারণ তিনি হচ্ছেন মাহবুদ আমরা হচ্ছে কি আর আর যা করি তা এবাদত তাহলে আমার সঙ্গে বলবেন কি বলেন মাহবুদ এবাদত আব্দ এবাদ আপনারা কি আমরা কি আব্দ এবাদ আমরা যা করি তা কি এবাদত যার জন্য করি তিনি কে মাহবুদ আমাদের মাহবুদ কয়জন একজন তো শুধু কজ মাহফিলে মসজিদে নাকি বাড়িতে বাজারে সব জায়গায় একজন তো সব জায়গায় একজন যদি আপনি এইখানে আল্লাহকে মানেন মসজিদে আল্লাহকে মানেন বাজারে গিয়ে আরেকজন ঘুমের সময় আরেকজন ফজরের আজাদ যখন হচ্ছে তখন আপনি বান্দা ঘুমেন তাহলে কি হবে হবে না